আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ব্র্যান্ড পিসির নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ব্র্যান্ড পিসি ভিডিওটি হচ্ছে আপনারা যারা চাচ্ছেন যে গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিংয়ে নর্মাল কাজ করার জন্য যে পিসিগুলো আপনাদের কাছে আই থ্রি এবং আই ফাইভের পিসিগুলো রয়েছে এগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের ব্র্যান্ড পিসি যারা আপনার ব্র্যান্ড পিসি নিতে যাচ্ছেন এবং সেকেন্ড এবং থার্ড জেনারেশনের তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকৃত হবে সো এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সো বন্ধুরা আর নয় দিনই চলুন ভিডিওটি শুরু করি আজকের এই ব্র্যান্ড পিসিটি আমাদের স্টকে যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের কম্পিউটার অল অ্যাক্সেসরিজের আপডেট প্রাইসগুলো দেওয়া থাকবে আপনারা যারা আপডেট প্রাইস জানতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটি চেক করেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেলের একটি ব্র্যান্ড পিসি এবং এটার আপনার সামনের দিকে একটি স্মুথ লুকিং রয়েছে এবং সামনে দুইটা ইউএসবি পোর্ট এবং অডিও পোর্ট এবং মাইক্রোফোন পোর্টটি রয়েছে এবং আপনার প্রসেসর হিসাবে রয়েছে আই থ্রি সেকেন্ড জেনারেশন এবং I five second generation use করতে পারবেন এবং মাদারবোর্ডটা থাকছে সিক্সটি ওয়ান এখানে আই থ্রি থার্ড এবং সেকেন্ড জেনারেশন দুটাই ব্যবহার করতে পারবেন এবং র্যাম হিসেবে থাকছে এখানে four GB RAM DDR three four GB থাকছে আপনারা যারা আর একটু আপডেট করতে চাচ্ছেন এইট জিবি ষোলো জিবি পর্যন্ত আপনারা আপডেট করে নিতে পারবেন এবং পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে ব্র্যান্ড পিসের অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই যারা চাচ্ছেন যে ব্র্যান্ড পিসের অরিজিনাল পাওয়ার সাপ্লাই নিতে তাদের জন্য এই পাওয়ার সাপ্লাইটি আমাদের এই ব্র্যান্ড পিসির সাথে ইনপুট করা হয়ে থাকে এবং এই পাওয়ার সাপ্লাইটি একেবারে ইনটেক ব্র্যান্ড পিসির হয়ে থাকে এবং হার্ড ডিস্ক হিসাবে থাকছে পাঁচশো জিবি আমরা ওয়েস্টার্ন ডিজেল অথবা সিগারেট যে কোনো ব্র্যান্ডেরই আমরা হার্ড ডিস্ক দিয়ে থাকি এবং আপনার এখানে একটি ডিভিডি রাইটার থাকতেছে এবং যারা চাচ্ছেন যে এসএসডি লাগিয়ে নেবেন তারাও নিতে পারবেন আমরা এসএসডি লাগিয়ে দিতে পারবো এবং এবং যারা চাচ্ছেন যে এসএসডি লাগিয়ে নিতে তাদেরকে আমরা এসএসডি লাগিয়ে দিতে পারবো এবং যারা যাচ্ছেন যে পাঁচশো জিবি হার্ড ডিস্কের জায়গায় আপনার ওয়ান টেরাবাইট হার্ড ডিস্ক লাগাতে তাদেরকে আমরা ওয়ান টেরাবাইট হার্ড ডিস্ক দিতে পারবো এবং আমাদের স্টকে শুধু আপনার আই থ্রি ব্রেন পিসি নয় আমাদের কাছে আপনার কোটুডু রয়্যাল কোরেরও ব্র্যান্ড পিসি রয়েছে যারা চাচ্ছেন যে ফোরটি ওয়ান মাদার বোর্ড এবং ডিডিআর থ্রি র্যাম দিয়ে আপনার ব্র্যান্ড পিসি নিতে তারাও নিতে পারবেন ডিডিআর থ্রি ব্র্যান্ড পিসিগুলো আমাদের কাছে কোটুডু কোটুডু প্রসেসর থাকবে এবং ডিডিআর থ্রি র্যাম থাকবে ফোর জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে সেই পিসিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা করে এবং যারা চাচ্ছেন যে থার্টি ওয়ান মাদার বোর্ড দিয়ে নেবেন thirty one mother board four GB RAM পাঁচশো জিবি হার্ড ডিস্কে দিয়ে আমাদের কাছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা করে আমাদের প্রত্যেকটি অর্ডার আমাদের ব্যান্ড পিস অর্ডারের জন্য আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এবং বাকি টাকা আমরা কন্ডিশন করে থাকি এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটার পিছন দিকে আপনার ইউএসবি পুট অনেকগুলো রয়েছে যারা আপনার গান লোড এবং বিভিন্ন ধরনের আপনার মেমোরি লোডের কাজ করে থাকেন তারা তাদের জন্য এই ইউএসবি পুটগুলো অনেক কার্যকরী কার্যকারী হিসেবে কাজ করবে এবং যারা চাচ্ছেন যে সার্ভারের এবং লং টাইম টেকসই পিসি চাচ্ছেন তারা অবশ্যই এই ব্র্যান্ড পিসিগুলো দেখতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে